আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমার কুকিং চ্যানেল ফারজানাস রেসিপিতে ভিওয়ার্স আপনারা অনেকে আমার কাছে অনুরোধ করেছেন কমেন্টের মাধ্যমে জানিয়েছেন টক দই বা দই বীজ কিভাবে তৈরি করা যায় তো আপনাদের এই অনুরোধটাকেই মূল্যায়ন করে আমি আজকে নিয়ে এসেছি পারফেক্ট টক দই বা দই বীজ রেসিপি আমি আজকে আপনাদেরকে দু ধরনের টক দই তৈরি করে দেখাবো একটা হচ্ছে সনাতন এবং আরেকটা হচ্ছে আধুনিক আধুনিক পদ্ধতির টক দইটা আপনি খুব ঝটপট মাত্র পনেরো মিনিট সময়ে গুঁড়ো দুধ দিয়ে তৈরি করে ফেলতে পারবেন যেটা আপনি বিয়ে বাড়ির শাহী চিকেন রোস্ট বা মুরগির কোরমা মুরগির রেজালা এ ধরনের বিভিন্ন আইটেমে ইউজ করতে পারবেন আর এই সনাতন পদ্ধতির টক দইটা দিয়ে আপনি তৈরি করে ফেলতে পারবেন এক ঘন্টার বা দুই ঘন্টার দই রেসিপি ভিউয়ার্স আমার চ্যানেলে এক ঘন্টা বা দুই ঘন্টা দই রেসিপি অলরেডি দেওয়া আছে আপনাদের যদি কারো লাগে তাহলে আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন সেই সাথে ভিউয়ার্স আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের আমার রেসিপিগুলো কেমন লেগেছে সেই সাথে ইউটিউবে আমাকে সাবস্ক্রাইব করবেন কেননা আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে আরও একটি নতুন রেসিপি তৈরি করতে সাহস যোগাবে তবে চলুন গিয়ে দেখি কিভাবে তৈরি করছি আমাদের আজকের এই সনাতন এবং আধুনিক পদ্ধতির টক দই প্রথমে আমরা আধুনিক পদ্ধতির যে ঝটপট পনেরো মিনিটের টক দই সেটা আপনাদেরকে করে দেখাবো এখানে আমি পানি নিয়েছি নর্মাল পানি এক কাপ পরিমাণ গুঁড়ো দুধ নিয়েছি যে কোনো গুঁড়ো দুধ হলেই চলবে ওয়ান ফোর্থ কাপ আর লেবুর রস নিয়েছি দুই টেবিল চামচ ব্যাস মাত্র এই তিনটা জিনিস দিয়ে আমি তৈরি করে ফেলবো আমাদের এই আধুনিক টক দই এখন আমি আমার এই হালকা কুসুম গরম যে এক কাপ পানি নিয়েছি তার মধ্যে আমাদের ওয়ান ফোর্থ কাপ গুঁড়া দুধ ভালো করে একটু মিশিয়ে দেব অবশ্যই এটা কুসুম গরম করবেন তাহলেই আপনার গুঁড়ো দুধটা খুব ভালো করে এতে মিশে যাবে সম্পূর্ণ গুঁড়ো দুধটাই আমি খুব সুন্দর করে এতে মিশিয়ে দেব দেখুন ভিওয়ার্স ভালো করে মিশে গেছে এখন এর মধ্যে আমাদের যে দুই টেবিল চামচ পরিমাণ লেবুর রস আছে তা আমরা অ্যাড করে দেবো এবং এই পুরোটাকে আমি খুব ভালো করে একটু মিশিয়ে নেব এখন দেখুন আমার দুধটা সাথে সাথে কিন্তু ফেটে গেছে এখন এটাকে আমি এই অবস্থায় জাস্ট পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব পনেরো মিনিট পরেই দেখবেন ঝটপট তৈরি হয়ে গেছে আমাদের এই আধুনিক গুঁড়ো দুধের টক দই তো এটাকে আমি এভাবে ঢাকনা দিয়ে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব প্রথমে আমরা আমাদের সনাতন পদ্ধতির টক দইটা তৈরি করার জন্য আমাদের যে প্যান আছে প্যানটা রেডি করে নেব এরকম একটা মোটা তলানি বিশিষ্ট প্যানে আমি এরকম একটা স্ট্যান্ড নিচে বসিয়ে দেব এবং এভাবে বড় একটা টাওলে দুই ভাঁজ করে আমি এটাকে এভাবে দিয়ে দেব দিয়ে এটাকে চারপাশ থেকে আবার একটু মুড়িয়ে দেব মুড়িয়ে এটাকে ঢাকনা দিয়ে দেব এবং আমার গ্যাস ওভেনের একেবারে লো হিটে আমি বারবার বলছি একেবারে লো হিটে আপনার গ্যাস ওভেনের সবচেয়েতে লো হিটে আপনি এটাকে ডিম আছে দশ মিনিটের জন্য বসিয়ে রাখবেন তো দশ মিনিট আমার এই প্যানটা গরম হওয়া পর্যন্ত আমরা আমাদের দুধটা তৈরি করে নেব আমরা আমাদের যে সনাতন পদ্ধতির টক দই সেটা তৈরি করব এর জন্য আমাদের লাগবে এখানে আমি হাফ কেজি লিকুইড গরুর দুধ নিয়েছি ওয়ান ফোর্থ কাপ টক দই নিয়েছি আর নিয়েছি ওয়ান ফোর্থ কাপ গুঁড়ো দুধ ভিয়ার্স গুঁড়ো দুধটা অবশ্যই দেবেন কেননা ঘরে টক দই অথবা মিষ্টি দই তৈরি করলে হয়তো দেখা যাবে তার থেকে এক চামচ তোলার পরেই পানি ছেড়ে দিয়েছে বাট আপনি যদি এই গুঁড়ো দুধটা ইউজ করেন তাহলে আপনার দইটা থেকে পানি বের হবে না তো চলুন তৈরি করে নিই আমাদের এই লিকুইড গরুর দুধের সনাতন পদ্ধতির টক দই আমরা এখন আমাদের যে হাফ কেজি লিকুইড গরুর দুধ ছিল এটাকে আমরা কুসুম গরম অবস্থায় আমাদের যে গুঁড়ো দুধ আছে ওয়ান ফোর্থ কাপ সেটা মিশিয়ে নেব খুব ভালো করে একটু মেশাবেন একটু ধৈর্য নিয়ে কারণ কেননা আপনার দুধটা যদি ভালো করে না মেশান তাহলে আপনার দইটা ভালো করে জমবে না এখন আমাদের যে টক দইটা আছে টক দইটা আমরা একটু ফেটে নেব এরপর টক দইটা আমরা আমাদের এই দুধের মধ্যে সম্পূর্ণটা দিয়ে দেবো দিয়ে আবার একটু ধৈর্য নিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে মেশাবেন ভিওয়ার্স আমার দুধ আর দইয়ের মিশ্রণটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে এখন এটাকে আমরা চুলায় যে প্যান গরম করে রেখেছিলাম দশ মিনিট পর্যন্ত ওটার মধ্যে ঢেলে দেব ভিওয়ার্স আমার প্যানটা খুব ভালো করে গরম হয়ে গেছে এখন আমরা এটাকে আস্তে করে এভাবে করে সরিয়ে আমরা যে পাত্রে আমাদের দইটা বসাবো তা এর মধ্যে দিয়ে দেব ব্যাস এরপর আমাদের যে দই আর দুধের মিশ্রণটা ছিল সেটা আমরা অবশ্যই ছেঁকে দেবেন না হয় আপনার দইয়ের মধ্যে যদি কোনো দানা থেকে থাকে আপনার দইটা ভালোভাবে বসবে না সেজন্য অবশ্যই এই দুধটা সবসময় একটু ছেঁকে দেবেন দেখুন আমার দুধটা ছাকা হয়ে গেছে এখন এটাকে আমরা এভাবে ঢাকনা দিয়ে আবার সম্পূর্ণ তাওলেটা এভাবে করে মুড়ে দেব ব্যাস এরপর আবার এটাকে আমরা এভাবে করে ঢাকনা দিয়ে দেব এবং এর উপরে আপনি খুব হ্যাভি ওয়েটের কিছু দিয়ে এটাকে এভাবে চেপে দেবেন যেন আমার ভিতরের ভাবটা বাইরে বের হতে না পারে তাহলে আমার দইটা খুব তাড়াতাড়ি জমে যাবে তা আমি এটাকে এই অবস্থায় এক ঘন্টার জন্য ছেড়ে দেব এক ঘন্টা পরে তৈরি হয়ে যাবে আমার পারফেক্ট টক দই বা দই বীজ তো ফিরে আসছি এক ঘন্টা পর ভিউয়ার্স মাত্র এক ঘন্টায় মাসাল্লা করে আমার টক দইটা জমে গেছে আপনাদের যদি এক ঘন্টায় এই দইটা না জমে তাহলে আপনারা আরও আধা ঘন্টা মানে 30 থেকে পঁয়ত্রিশ মিনিট এটাকে চুলায় এভাবে বসিয়ে রাখবেন প্লিজ আপনারা ভয় পাবেন না অবশ্যই আপনার দইটা জমে যাবে জাস্ট একটু সময় হয়তো বেশি লাগতে পারে যাই হোক ভিয়ার্স আমার দইটা আসলে কিন্তু অনেক পারফেক্ট হয়েছে দেখুন এটাকে আমি যেভাবে মুভ করি এটা কিন্তু একটু নড়ছে না সেই সাথে আমাদের যে আধুনিক পনেরো মিনিটের ইনস্ট্যান্ট দই সেটাও আমাদের পারফেক্টলি বসে গেছে এখন এটাকে আমরা পানি ছেঁকে তুলে নেব ভিওয়ার্স আপনারা যারা অনেক ব্যস্ত থাকেন তাদের জন্য আমার এই পনেরো মিনিটের ইনস্ট্যান্ট টক দই এটা আপনি মাত্র পনেরো মিনিট সময় হাতে নিয়ে তৈরি করে ফেলতে পারেন এবং আপনার যে কোনো রান্নার কাজে এটা ইউজ করতে পারেন সেই সাথে আমাদের যে সনাতন টক দই যেটা আমরা ভাপে দিয়ে এক ঘন্টায় তৈরি করেছি এবার আমি সেটা একটু দেখাবো দেখুন ভিউয়ার্স আমার দইটা কতটা পারফেক্ট হয়েছে মাসাল্লা করে দেখুন এটা একেবারেই পারফেক্ট একটা টক দই হয়েছে তা আপনারা অবশ্যই এটা বাসায় এবং টক দই বা দই বীজের ঝামেলাটা থেকে সম্পূর্ণভাবে মুক্ত থাকেন সাথে আমার যে আপুরা আমার কাছে টক দই রেসিপিটা চেয়েছিলেন তাদেরকে বলছি আপনারা অবশ্যই বাসায় এটা ট্রাই করেন আর কমেন্ট করে আমাকে জানান কেমন হয়েছে আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্লিজ আমাকে লাইক দেবেন এবং আমার প্রতিটা রেসিপি সরাসরি ভিডিও আপলোড দেখতে ফেসবুকে আমার গ্রুপ ফারজানাস রেসিপিতে গিয়ে মেম্বার হয়ে যাবেন তাহলেই পেয়ে যাবেন আপনারা আমার প্রতিটা রেসিপি তো আজকে এ পর্যন্ত আগামীতে আবার আসবো আর অন্য কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ